হাঁটুর হাতে করে ঘোরাতে থাকুন ছেলে দাঁড়িয়ে থাকুন ঘোরাতে থাকুন ঘোরে ঘোরাবো ওইটা? বলতে বলতে বলতে আমাকে ঘোরাতে হবে না, এই গন গন করে ঘুরে নতুন গামছা না না ভুল করছি ভুল করছি গামছা গামছা থেকে গলিয়ে দেন তো আমি দেবো দেবো একটু রাখবো